ভাই আমার ফেসবুক পেজে তো সেল আসছে না একটা বুদ্ধি দাও ফেসবুকে বুস্ট কর বুস্ট করলে পেজে ফলোয়ারও বাড়বে আর ঠিকঠাক মতো বুস্ট করতে পারলে সেলও আসবে কিন্তু সে তো অনেক খরচের ব্যাপার প্রথম অবস্থায় এত খরচ করলে কি পোষাবে তাও ঠিক প্রথম অবস্থায় এত খরচ উঠবে না আর যখন লাভের চেয়ে লস বেশি হবে তখন ব্যবসার আগ্রহই কমে যাবে তাহলে কি কোনো উপায় নেই চিন্তা করিস না একটা ভালো পদ্ধতি আছে এটা তোর মতো নতুন ফেসবুক ই কমার্স ব্যবসায়ীদের জন্য খুবই কার্যকরী তাহলে তাড়াতাড়ি শিখিয়ে দাও ভাই বলছি তাহলে মন দিয়ে ভিডিওটা দেখ খুব মন দিয়ে দেখবি এখানে যদি কোনো স্টেপ মিস করিস বা ভুল করে করিস তাহলে কিন্তু তুই তোর কাঙ্ক্ষিত ফলাফল পাবি না আচ্ছা ঠিক আছে ফেসবুকে বিজনেস করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আমরা অনেকে হয়তো জানি না বা খবরও রাখি না কিন্তু এই ফেসবুক মার্কেট প্লেস দিয়ে প্রত্যেক দিন অনেক পণ্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে পণ্য বিক্রি করার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে অ্যাপসে গিয়ে ফেসবুক আইডিটা লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পরে ডান পাশে উপরে কর্নারে নিজের ছবি সহ একটা লোগো এবং একটা থ্রি লাইন মেনুবার দেখতে পাওয়া যাবে এই থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে গেলে মার্কেট প্লেস নামক একটা অপশন দেখা যাবে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে নতুন পেজের উপরে দুইটা বাটন থাকবে একটা হচ্ছে সেল বাটন আর একটা হচ্ছে ক্যাটাগরিজ বাটন আমরা যেহেতু সেল করব আমরা সেল বাটনে ক্লিক করে দেব সেলে ক্লিক করলে তিনটা মেনু আসবে প্রথমটা হচ্ছে কোনো আইটেম সেল করতে চাইলে এটাতে ক্লিক করতে হবে কোনো গাড়ি সেল করতে চাইলে এটাতে ক্লিক করতে হবে কোনো বাড়ি সেল অথবা ভাড়া দিতে চাইলে তিন নাম্বার অপশনে ক্লিক করতে হবে আমরা যেহেতু আইটেম সেল করব আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব নতুন যে পেজে নিয়ে আসবে সেই পেজে আমাদেরকে প্রথমে একটা ছবি সিলেক্ট করে দিতে হবে ছবিটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাই সেই প্রোডাক্টের ছবি আগে থেকে তুলে রাখতে হবে সেই ছবিটাই এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য এই প্লাস বাটনটাতে ক্লিক করে দিতে হবে আমি শুধু দেখানোর জন্য এখানে একটা ছবি আপলোড করছি তারপরে টাইটেল লেখা ঘরে আমাদের প্রোডাক্টের যে নাম সেটা লিখে দিতে হবে যেহেতু আমি একটা টি শার্ট সেল করতে চাই আমি এখানে টি শার্ট লিখে দেব তার পরের ছকে প্রাইস লেখা জায়গাটাতে পণ্যের দাম লিখতে হবে অর্থাৎ আপনি কত দামে সেল করতে চান আমি এখানে সাপোজ লিখে দিলাম একশো ক্যাটাগরি এখানে মিলে গেলে অটোমেটিক্যালি আসবে আমার ক্যাটাগরি মিলে গেছে অটোমেটিক্যালি টি শার্ট চলে এসছে যদি আপনার না মিলে যায় তাহলে আপনি এই আইকনটাতে ক্লিক করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন দেন কন্ডিশন ঘরটা ফিল করতে হবে তার জন্য এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোডাক্টটা যদি একেবারে নতুন হয় তাহলে নিউতে ক্লিক করবেন অর্থাৎ এই জায়গাতে ক্লিক করলে নিউ সিলেক্ট হয়ে যাবে যদি ইউজড হয় নতুনের মতো থাকে তাহলে এখানে ক্লিক করবেন যদি ইউজড হয় এবং মোটামুটি ভালো থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি ইউজড হয় এবং চলে চালানো যায় খুব ভালো না তাহলে এখানে ক্লিক করবেন যেহেতু আমাদের প্রোডাক্টটা নতুন আমরা ধরে নিচ্ছি তাই আমরা নিউতে ক্লিক করছি আপনার পণ্যের ডিসক্রিপশন লিখবেন মনে রাখবেন এখানে ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখতে হবে কারণ এটার উপরেই নির্ভর করবে যে ক্রেতা আপনার প্রোডাক্টের প্রতি কতটুকু আকৃষ্ট হবে ফেসবুক অনেক মানুষের কাছে শুধু আপনার ফ্রেন্ডদের কাছে নয় অনেক মানুষের কাছে কিন্তু আপনার প্রোডাক্টটাকে শো করবে তারা আপনার ডিসক্রিপশন দেখে যদি স্যাটিসফাইড হয় তখনই কিন্তু তারা আপনাকে অর্ডারটা দিবে সো এখানে ভালো একটা ডিসক্রিপশন দিবেন আমি যেহেতু এখানে ডেমো দিব তাই আমি খুব ভালো করে কোনো ডিসক্রিপশন লিখলাম না just T shirt for sale লিখে দিলাম লোকেশনের জায়গাতে এডিটে ক্লিক করে আপনি আপনার লোকেশন সেট করতে পারবেন আমার এখানে লোকেশন যেটা সেট করা আছে এটাই থাকবে মোর ডিটেলস যদি দিতে চান দিলে অবশ্যই ভালো যত তথ্য দিবেন তত ভালো আমি এখানে অন্য কোনো তথ্য দিব না আপনি চাইলে এখানে সাইজ স্লিপ লেন্থ ইত্যাদি যে কোনো তথ্য এখানে অ্যাড করতে পারেন তথ্য যত দিবেন তত বেশি ভালো হবে আপনি যদি চান যে আপনার বন্ধুরা আপনার এই সেল পোস্টটা না দেখুক তাহলে এই বাটনটা হাইট ফ্রম ফ্রেন্ডস এর পাশের এই বাটনটাকে অন করে দেবেন তাহলে আপনার বন্ধুরা ছাড়া অন্য সব ফেসবুক ইউজার আপনার এই সেল পোস্টটা দেখতে পারবে আর যদি চান না আপনার বন্ধুরা সহ সবাই দেখুক তাহলে ওটা যেভাবে আছে বন্ধ এভাবেই ছেড়ে দিন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা একটু দেখে নেবেন আমি সরাসরি পাবলিশে চলে যাচ্ছি আমাদের এই সেল পোস্টটাকে পাবলিশ করার জন্যে উপরে দেখতে পাবেন পাবলিশ নামক একটা বাটন আছে এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে পাবলিশে ক্লিক করলে আমার পোস্টটা কিন্তু সেল পোস্টে বসে গেছে অর্থাৎ ফেসবুকের মার্কেট প্লেসে এটা পোস্ট হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে ডিসক্রিপশন দিয়েছি খুব ছোট তাই আমার ডিসক্রিপশন এখানে ইম্প্রুভ করতে বলছে আপনি সুন্দর করে ডিসক্রিপশন দিলে নোটিফিকেশান আপনার আসবে না এখান থেকে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে সরাসরি আপনার ইনবক্সে তারা মেসেজ করতে পারবে দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও দিয়ে আপনাদের আসলে কোনো কাজে লাগবে নাকি লাগবে না সেটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা যারা নতুন ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে জানতেন না অথবা জানতেন কিন্তু তাদের জন্য ভিডিওটা তৈরি করা অবশ্যই আশা করছি কারো না কারো এই ভিডিও থেকে উপকৃত হবেনই হবেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে